এই আপ ধান পাগলা পোলাপান কি হ্যাঁ। অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইজ এক ভাই আমাদের কমেন্ট করে বলতেছে যে ভাই পিকের ভাঙ্গা বাড়িতে নামি আর পিছন মারা খেয়ে লবিতে চলে যায় তো ভাই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেন যাতে খুব সহজে ভাঙ্গা বাড়িতে কিল করতে পারে সো গাইজ ওই ভাইটা ধন রক্ষাতে মানে মানে বুঝতেই পারছো মানে মন রক্ষাতে আজকে আমরা এই বিশ্ববিখ্যাত ফাতরা চুতিয়া টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওর সাথে থাকবা অনেক অনেক এনজয় করবা আর গাইজ যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ও ভাই গাইজ এমপি ফোরটি গাইজ এবার আমরা এমপি ফোরটি পাইছি এবার আমরা নাইম আলমের দাদার চাচার নানার বাপ মানে কি জানা হয় সেটা হয়ে যাবো আর কি গাইজ দেখো নিচে এনিমি আমরা সাউন্ড পাইতেছি গাইস এখানে ভালো করে দেখো আমি নিচের এনিমিটারে খুব সহজে কিভাবে হেডশট দিয়া ধরাম কইরা লবিতে পাঠাই দিতে পারি ভালো করে দেখো গাইস সামনে এনিমি ও ভাই মানে সো গাইস মূলত আমরা শিখতে পারলাম যে এখানে খুব সহজে লবিতে যাওয়া যায় কি আর ইউ কমেডি মি এই অ্যাপ ধন পোলাপান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইজ আবার আমরা ফিরে আসলাম বিরিয়ানির নিউ ভিডিও নিয়ে সো গাইজ এবার আমরা কিন্তু শিখবো শিখবো যে কিভাবে পিকের ভাঙ্গা ঘরের এনিমিকে অভিনব নিউ স্টাইলে আমরা সোজা লবিতে পাঠিয়ে দিতে পারবো সো গাইজ এবার আমি কিন্তু আর মজা করতেছি না এবার আমরা সত্যি সত্যি এই ভাঙ্গা ঘরের এনিমিকে সোজা শটটা লবিতে পাঠিয়ে দিব সো গাইস এই সামনে ভাঙ্গা বাড়িতে একটা এনিমি আছে গাইস এইবার দেখো আমরা কি অভিনব ফাতরা স্টাইলে এনিমিকে পেছন মাইরা সোজা লবিতে পাঠাই দিব গাইস এনিমিটা কিন্তু উপরে ল্যান্ডম্যান লাগালো দরজার পাশে আমরা কি করব আমরা এই টায়ার দিয়ে সোজা উপরে উঠে যাব উপরে উঠে যাব এনিমিকে আমরা কনফিউজ করব এই দিক দিয়ে ঘুরে আমরা অন্য সাইড দিয়ে চলে যাব যাতে এনিমিটা বুঝতে না পারে আমরা কোথায় দিয়ে আসছি আরে ভাই কেমনটা লাগে আরে এইভাবে আমরা এনিমিকে কনফিউজ করবো গাইস এইভাবে আমরা এনিমিকে কনফিউজ করবো গাইস আমরা আবার উপরে না সোজা যাব নিচে গাইস নিচে যাওয়ার পরে এইবার আমরা যাব উপরে গাইস এইবার ভালো করে দেখো উপরে যাওয়ার পরে আমরা এই টায়ার দিয়ে আমরা আবার যাব একদম বাড়ির উপরে গাইস বাড়ির উপরে যাওয়ার পরে এবার সোজা আমরা যাব নিচে গাইস তোমরা এটা মনে করো না যে আমি এই পাশে আসতে পারি নাই গাইস ভালো করে দেখো এবার আমরা যাব টায়ারতে আবার উপরে গাইস উপরে যাওয়ার পরে আমরা এই পাশে দিয়ে আসব এসে যাব সোজা বাড়ির উপরে দেখো আমরা কি অভিনব স্টাইলে আরে মাম্মি নানি সাথী রে আরে কি the next day.